স্কুলের বন্ধুত্ব থাকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলেজের বন্ধুত্ব থাকে ফাইনাল ইয়ার পর্যন্ত অফিসের বন্ধুত্ব থাকে রিটায়ারমেন্টের আগে পর্যন্ত আর ভালোবাসার বন্ধুত্ব থাকে বিয়ের আগে পর্যন্ত কিন্তু তোমার আমার বন্ধুত্ব থাকবে তিরিশে ফেব্রুয়ারি পর্যন্ত কারণ তিরিশে ফেব্রুয়ারি যেমন কখনো আসে না তেমনি তোমার আমার বন্ধুত্বটা কখনো শেষ হবে না